চলে এসেছি বাড়িতে আজকে স্টে করবো যদিও অ্যান্ড গন্ধদা এসেই মনে করেন কি আবার পাগলামি শুরু যদিও বাড়ি পুরো খালি কারণ হৃদয় চলে গেছে Saudi Arab Uday Saudi Arab and ও আছে হাই দে হাই একা একা দিন কাল কাটে আর কি কোনো কোনো রকম না এখন কি তুইও বিয়ে করতে চাস আমার মতো না না না তুই করতে চাস না রে এই মামা এটা মাথাতে পড়লে কিন্তু শেষ যেখান থেকে কই মারবি কই কই নিতেছস কই কি মাথা খারাপ কই দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া তুই তুই উপরে থাকা তুই উপরে থাকা তুই উপরে থাকা আমি দেখতেছি ব্যাপারটা কি আছে নাকি ঠিক আছে তুই উপরে থাকা এই যে মামা এই যে এই যে এই যে আরেকটা আমলকি খেতে এসছি এই আর কি ঘটনা হয়েছে এইটা এই জায়গার এই আমলগুলো অনেক মিষ্টি সেই ইরে তুই কামরাঙে পারবি না পারমু আগে গুলো খাই যাই আর অল্পই আছে लास्ट হুম लास्ट মামা তুই খাইছ না তুই খাইছ তুই তো ভালো না খাইছ না এই ভালো না ভালো না মামা অনেক গুলা বড় এগুলা কালার চেঞ্জ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ചാটি যাচ্ছো কা করতে হবে हेलो আ রে আমি এই দুটা এই মনে করেন যে আমার এনাফ আর এখানে আমরা ক্রিকেট ম্যাচ খেলছিলাম আজকে যদিও আসার প্ল্যান ছিল না বাড়িতে বাট আমি বলতেছি আসছি যেহেতু বাড়িতে একদিন থেকেই যাই ওই বাস তুই ওরে কসে বাস ধরতে কি হবে নাকি রে আজিজ রে তারা এই এই মামা গন্ধদা যখন লাঠি দিয়ে আমলকি পারে আমার তুমি কই মারবি এটা তুই মাথার উপরে পড়ে হ্যাঁ বেটা আমাদের সাথে কিন্তু ফাঁদ চাচ্চু আসছে ফাঁদ চাচ্চু হইছে ঘুরতে গেছে একলা একলা হ্যাঁ? সাগর পারে বিলাই আছে সাগর পারে বিলাই আছে তুই ফোন দিয়ে কবে আজকে আমরা চিল করতেছি আজকে আমরা বারবিকিউ খাচ্ছি তুই ফোন দিয়ে কথা বল সন্ধ্যায় হ্যাঁ সন্ধ্যায় ফোন করব জানো কিছু কি বিয়ে করে লিছে তোর বাইরে বিয়ে করে দিয়ে লিখছে একদিন আগে ফোন দিস আজকে হ্যাঁ কালকে তো কথা বললাম কালকে কথা বলছিস না ওর ঢাকা যাইয়া ওই সাতক্ষীরের মেয়ের লোক বিয়ে দিছি বিয়ে দিয়ে তারপর পাঠিয়ে দিছি কি আসলে সত্যি কথা কি করলি তুই হ্যাঁ? অনেক মিষ্টি অনেক সেই এটা চুল পরে না হ্যাঁ চুল পড়ে না হেলমেট পরলে চুল পড়ে অনেক শোন মামা হ্যাঁ। এই তুই চুল পড়ে না এত কেন কনসেন্ট্রেট কেন তুই ব্যাপারটা তুই তুই ফেস ঠিক করতে হবে তারপর বডি ঠিক করতে হবে জিম করতে হবে শেপে আনতে হবে রাইট নাও uh, গন্ধদা এখন মোটো ব্লগার গন্ধদা তুই কাকে কাকে ধরবি কাকে কাকে কি করবি কত আগে কনসেপ্টটা কি কনসেপ্টটা হয়েছে প্রতিদিন যাবো তোর এরকম আয় মামা প্রেজেন্ট প্লিজ আয় মামা প্রেজেন্ট প্লিজ আমি মানে চিন্তা করতেছি মান দিয়ে আমার হাওয়ায় বিড়ায় নাকি তোরা যে রাতের বেলা রাতের বেলা বাইর করি তুমি কইব সবাই আমার ইউটিউবে ফলো করিয়েন ফেসবুকে সাবস্ক্রাইব করিয়েন ইউটিউবে ফলো করিয়েন ফেসবুকে সাবস্ক্রাইব করিয়েন অ্যান্ড এটা হচ্ছে আমাদের চিলিং করার জায়গা এখানে আমরা চিল করি আর এই যে সেই ভূতের বাড়ি ওখানে এখন চিল করব কি করব চিল করব শিলা ভূত সব মনে আছে বলে আছে অ্যান্ড uh, হ্যাঁ এই পুকুর একদম মাছ ধরবো মাছ ধরবি ছিপ না দেখ করা যায় ইজি এটা আমরা পারবো না আমাদের মাছ উঠবে আমাদের কপাল হাত কপাল নাই যে মাছ উঠবে আবার ঢাকা চলে যাব আজকে যাওয়ার প্ল্যান নাইলে আজকে মনে যাবো না ডুবাই যাবো গা ভাত খাইলাম আজকে এখানে আসছি রিফ্রেশমেন্ট করতে অ্যান্ড আমরা কিছু রিফ্রেশমেন্ট ভাতটা যা খাইছিলাম ভাত কই হ্যাঁ, <laughs> ভালো থাকবেন সুস্থ থাকবেন and yes don't forget to smash the subscribe button to my YouTube channel subscribe করেন জানি বারো লাখ হইলো না বার্থডের আগে বাট কত বাকি প্যারা নেই জানি মানে ভালোই বাকি কত এক লাখ ও বেটা তাহলে চব্বিশ পঁচিশ হাজার বাকি চব্বিশ হাজার পঁচিশ হাজার গ্যাস চব্বিশ পঁচিশ হাজার ব্যাপার না এটা ওস্তাদের বার্থডে গিফট হিসেবে দিয়ে দেন হবো না হইব হইবো ব্লগ নাই ব্লগ করি না তো তাই ইনশাল্লাহ ব্লগ করবো আল্লাহ হাফেজ বাই বাই